সৌদি যুবরাজের সাথে ইসরায়েল ইহুদিদের আতাত বিস্মিত সারা বিশ্ব জেরুজালেমে ইসরায়েলি রাজধানী ঘোষণা এবং ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের পর শুরু হয়েছে সারা মুসলিম বিশ্বেই উত্তেজনা এরই মধ্যে ইসরায়েল কর্তৃপক্ষ সৌদি প্রিন্সের সফরের আহ্বান ঘিরে তৈরি হয়েছে ব্যাপক সন্দেহ তাহলে কি সৌদি আরব আতাত করছে মুসলমানদের চিরশত্রু ইসরায়েলের সাথে তাই যদি হয় তবে পরিণাম হবে ভয়াবহ গাজায় হামাসের কয়েকটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা ইসরায়েলের সেনাবাহিনী বলছে ফিলিস্তিনের ওই এলাকা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে পরপর কয়েক দফায় রকেট উৎক্ষেপণ করার পর গতকাল বৃহস্পতিবার ওই বিমান হামলা চালানো হয় পরে গাজা ও ইসরায়েলের মধ্যে কেরেম সালাম ও এজেস সীমান্ত গতকাল থেকে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এই দুই সীমান্তের মধ্যে কেরেম সাল্প দিয়ে পণ্য পরিবহন হয় আর এরেস সীমান্ত দিয়ে মানুষ পারাপার চলে এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার তিনটি সেনাদের তিনটি স্থাপনায় তারা বিমান হামলা চালিয়েছে ওই তিন স্থাপনা হামাস সেনারা প্রশিক্ষণ ও অস্ত্র মজুতের জন্য ব্যবহার করত ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গাজা থেকে ছোড়া দুটি রকেট ধ্বংস করার পর ওই হামলা চালানো হয় তবে ফিলিস্তিনের এক নিরাপত্তা সূত্র বলেছে ইসরায়েলি বাহিনীর দশটির বেশি জায়গায় বিমান হামলা চালিয়েছে এর মধ্যে হামাসের একটি নৌস্থাপনা এবং উত্তর গাজার সাতি শরণার্থী শিবিরের কাছে একটি সামরিক ঘাঁটিও রয়েছে হামলায় ওইসব স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আশপাশের বেশ কয়েকজন অধিবাসী আহত হয়েছে এদিকে ইসরায়েলের গোয়েন্দা ও যোগাযোগমন্ত্রী ইসরায়েল কাথ চাচ্ছেন সৌদি আরবের যুবরাজ যেন মোহাম্মদ বিন সালমান তার দেশ সফর করেন সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই ইসরায়েলের নেতারা বারবার রিয়াদের সঙ্গে সম্পর্কের উন্নয়নের কথা বলে এসেছেন কাদসের মুখপাত্র আরিয়ে সালিসার বলেছেন সৌদি সংবাদ মাধ্যম এলাফের সঙ্গে এক সাক্ষাৎকারে যুবরাজের সফর কামনা করেছেন ইসরায়েলি মন্ত্রী তবে এলাফের অনলাইনে প্রকাশিত কাদসের ওই সাক্ষাৎকারে তার এই কামনা প্রকাশ হয়নি এ বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে না পারলেও আরিয়ে সালিসার দাবি করেন মন্ত্রী ওই কথাটি বলেছিলেন মন্ত্রীর মুখপাত্র বলেন তিনি সৌদি বাদশাহ সালমানের কাছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রিয়াদ সফরের আহ্বান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ইসরায়েল সফর কামনা করেন ইসরায়েল কেন সৌদি প্রিন্সের সাক্ষাৎকার অধিকার চাচ্ছে তা নিয়ে মুসলিম বিশ্বে চলছে চরম উত্তেজনা